hello everyone so click on the subscribe button if you haven't subscribed to my channel yet and also click on the bell button beside that so that you get notifications each time i upload a new video নমস্কার আমি অন্তরা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ আজকে পুরো ভিডিওটা কিন্তু আমি বাংলায় বানাবো তার দুটো কারণ আছে ফার্স্ট অফ অল আমি কোনো দিন বাংলায় ভিডিও বানাইনি যেটা মানে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম বানানোর বিকজ আমার প্রচুর বাঙালি সাবস্ক্রাইবার রয়েছে সেকেন্ড অফ অল আজকে যেই গানটার টিউটোরিয়াল আমি করতে চলেছি সেটা একটা বাংলা গান তো আমার মনে হয় দুটো খুব ভালোভাবে যাবে and those of you don't understand English I will just suggest to follow all the steps because it just a tutorial doesn't matter in which language I'm speaking so যারা বাংলা বোঝেন বা বাংলা জানেন বা বোঝেন না ডাজেন্ট ম্যাটার তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমার এই নতুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা চাইলে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি ইন ফিউচার তো চলুন আজকে বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গানটার প্রথমে আছে মিউজিক যেটার ফার্স্ট এইট কাউন্টস আমরা ছেড়ে দেবো তো সেকেন্ড এইট কাউন্টস থেকে আমাদের হাত হচ্ছে এটা একটা হাত ওপরে তো আমরা পেছনে ঘুরে আছি প্রথমে ফার্স্টে আমরা এরকম four five six seven eight তারপর one two three four five six seven তো কিছুই না আমাদের জাস্ট ডান পা মেরে বাপা তোলা আর কর্নারে তাকা তাহলে আরেকবার করা করা যাক one two three four five six seven পাটা কি হচ্ছে রাইট লেগ ঘষে বাপা ডান পা বাপা ঘষে ডান পা বাপা তাহলে one two three four five six seven eight one two three four five six seven eight তারপরে স্টেপটা হচ্ছে one two three four. Right leg, left leg. Right leg, left leg. Left leg, right leg, left leg, right leg. তারপর হচ্ছে ডান পা দিয়ে সামনে এগোনো বা পা তোলা আবার পেছনে যাব ওয়ান হ্যান্ড মুভমেন্ট হচ্ছে কাটাকা মুখ এটাও সেম ওয়ান two, থ্রি আবার ফোর ফাইভ সিক্স তো এটার পরে আমাদের গান শুরু হচ্ছে যেটার ফার্স্ট স্টেপ হচ্ছে মধু রো তো ফার্স্টে আমাদের জাস্ট রাইট লেগটা সামনে প্লেস করতে হবে হাত দোলা হাসটা আর সামনে জাস্ট তো রো সেকেন্ড হচ্ছে এই রাইট লেগটা জাস্ট পেছনে নেওয়া আর দুটো হাত জাস্ট কাছে না মধুর মধুর ধনি বা এইদিকে দেন ঘোড়া হৃদয় কমল বন মাঝে আরেকবার করা যাক মধুর মধুর ধনি বাহ হৃদয় কমল one two three four five six seven eight then আবার মধুর এটা সামনে জাস্ট সামনে থেকে তারপরে এই সেম হাত নিয়ে রাইট লেগ পেছনে যাবে এই হাত নিয়ে এটা সেম থাকবে লেফট হাত দিয়ে লেফট লেগ পেছনে তাহলে হচ্ছে মধুরও মধুরো মধুরো ধ্বনি বা যে তাহলে দুটো আমরা পেছনে নিলাম থার্ড জাস্ট জাম্প করে ঘোরা দেন সেম হৃদয় কোমল বন one two three four five six seven eight then তাহলে পুরোটাকে আমরা একসাথে করি फर्स्ट है घोड़ा then one two three four one two three four मधुरो मधुरो বনো মাঝে দেন পেছনে দেন জাম্প তারপর সেম তো এই স্টেপটা করার পর আমাদের আসছে মিউজিক তো সেটা হচ্ছে one two three four simple leg movement হচ্ছে রাইট লেগ লেফট লেগ শুধু ওয়াক করা হাত ওয়ান টু ঠিক এটার পর আমরা বসছি সামনে ঠিক কোনো লেগ মুভমেন্ট ছাড়াই আমরা জাস্ট পেছনে ঘুরে গেলাম দেন রাইট লেগ তুলে ঘোরা ওকে দেন রাইট লেগ মেরে পেছনে সেম রাইট হ্যান্ড তুলে ওপরে ওয়ান টু হলো তারপর রাইট লেগ সামনে সামনে সামনে পাশে তো এটা উল্টালাম খুললাম উল্টালাম খুললাম তাহলে এখান থেকে আরেকবার করা যাক one two one two three four এটার পর one two three four just একটা জাম্প করলাম আর জাস্ট এই খোলা বন্ধ করতে করতে আমাদের জাস্ট ঘুরতে হবে তাহলে এখান থেকে আমরা আরেকবার করি দেন লাস্ট হচ্ছে তাহলে কি হচ্ছে রাইট লেগ সামনে দিলাম সামনে বেন্ড লেফট লেগ তুলে দিলাম তাহলে হাতটা জাস্ট ঘুরিয়ে পাশে রাখা তারপরে স্টেপটা হচ্ছে জাস্ট হাত হচ্ছে সিম্পল পাতাকা হাস্তা তারপর শুধু নিচ থেকে আমরা ওপরে গিয়ে দুটো হাত ওপরে উপরে রেখে দেবো তো পায়ের মুভমেন্ট হচ্ছে ডান পা ডান দিকে বেন্ড তারপর ডান পা পেছনে দিয়ে পা দিকে বেন্ড নিভৃত পাশিনি মৃগাশিষ্য কপিত্থ দুটো ধরলাম দেন রাইট লেগ সামনে দিয়ে জাস্ট ঘোরা okay then one two three four five six seven eight ফার্স্টে ডান পা বাপ পা ডান পা সামনে দিলাম বাপা সামনে দিলাম জাস্ট হাতটা হচ্ছে one two three four 5, 6, 7, 8 then এই সেম হাত জাস্ট ডান পা সামনে পেছনে সামনে পেছনে এই সেম মুভমেন্ট হাতেরও হবে ডান হাত সামনে পেছনে এটার পর আমাদের আরেকবার রিপিটেশন আছে তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডান পা সামনে বা পা পাশে তারপর বা পা সামনে ডান পা পাশে হাতের মুভমেন্ট দৃভিত বাসিনী দৃভিত বাসিনী জাস্ট পেছনে ওয়াক করলাম দুপা দেন ডান্স পা পেছনে পাশে আরেকবার করা যাক ওয়ান দেন এই আগের স্টেপটাই আমরা এক হাতে করবো দেন সামনে one two three four five six seven eight তারপর হচ্ছে হিরনো হিরনো ছবি খা নি ওকে তাহলে আরেকবার আমরা একদম এটা পুরোটা করব ফার্স্ট হচ্ছে বাসিনী বিনা পানি বেবি রাচে ঠিক আছে তারপর হচ্ছে হৃদয় কোমল then one two three four five six seven eight তাহলে এইটা পুরো এটা তো সেম দেন হাত হচ্ছে এটা পাতাকা হাস্তা মুকুলো থেকে আলা পদ্মা তারপর জাস্ট রাইট লেগ সামনে দিয়ে মারা হাত হচ্ছে আলা পদ্মা ಕಟಕ ಮುಖ ಆಲಾ ಪದ್ಮ ಕಟಕ তারপর মধু এখানে আমাদের এই প্যারাটা পুরো শেষ হচ্ছে আচ্ছা মিউজিকটা তাহলে হচ্ছে ফার্স্টে রাইট লেগ সামনে আর রাইট হ্যান্ড ডায়াগনালি কর্নারে যাবে ওয়ান টু থ্রি ফোর এই হাত দুটো নিয়ে জাস্ট ঘোরা আরেকবার করছি রাইট লেগ সামনে দিলাম পেছনে দিলাম বা পাশে দিলাম যেটা আপনাদের সুবিধা হবে one two three four right leg সামনে দিয়ে দু হাত নিয়ে ঘোরা দেন রাইট লেগ মেরে লেফট লেগ তোলা আর দুটো হাত খোলা আর আমরা জাস্ট একটু পেছনে বেন্ড করব এই সেম জিনিসটা বাদিকে রিপিট হবে তারপর হচ্ছে হাতের মুভমেন্ট এটা just one two three four one two three four then jump ঘুরে এসে হাতটা জাস্ট চেঞ্জ তাহলে আরেকবার করি আমরা এখানে এন্ড করলাম করার পর right leg right leg right leg right leg আর জাস্ট লুপটা হবে দেন রাইট লেগ সামনে দিয়ে ঘুরলাম ঘুরে এসে জাস্ট হাতটা চেঞ্জ তাহলে মিউজিকটা আরেকবার পুরোটা একসাথে করি ফার্স্টে মিউজিকটা এখানে শেষ করলাম তারপর নেক্সট প্যারাগ্রাফ শুরু হচ্ছে ভূত ঋতু জাগে দিবা সি তাহলে পায়ের মুভমেন্টটা হচ্ছে জাস্ট টোতে টোয়ে right leg left leg right leg left leg হাত জাস্ট আস্তে আস্তে নিচে নামে মধুরিত জাগে দেন ঘোড়া অ্যান্ড জাস্ট বেন্ড তারপর কপিথ পিকো কুহুরিত দেন ছুটে তাহলে আরেকবার করি one two three four five six seven eight then right leg দিয়ে ছুটে গেলাম লেফট লেগ দিয়ে ছুটে গেলাম তারপরে হচ্ছে হাতটা এটা মধুরিত জাগে দিবা ঘোড়া দেন এটা চাঁদ তারপর পাখি দুটো পায়ে জাম্প লেফট লেগ তোলা দুটো পায়ে জাম্প লেফট লেগ তোলা তারপরে জাস্ট দৌড়ে যাওয়া তাহলে কি হচ্ছে মধুরিত জাগে দিবা দিশি দিশি তাহলে দুটো পোর্শন আরেকবার তাহলে করি জাস্ট লুক চেঞ্জ হবে হাত চেঞ্জ হবে আর কিছুই নেই আর আমরা রাইটে মুভ করব পদ তলে এটা এরকমও করতে পারি বা এটাও করতে পারি তাহলে তারপর জাস্ট দুটো পায়ে একদম ভালো করে আরামান্ডিতে বসা দেন নিচ থেকে রাইট লেগ তুলে বেড তাহলে আরেকবার করছি দেন মুড়োচি পরিচে পরি মলে পরের স্টেপটা হচ্ছে সদেবী এ শো তো ফার্স্ট স্টেপটা তো আমাদের পায়ের কোনো মুভমেন্ট নেই বাইরে বার করলাম জাস্ট বডি আবার বেন্ড এটার সাথে আমাদের পাটা পেছনে আসবে আর হাতটা চেঞ্জ হবে হাঁটা আরেকবার হবে এবার হাতটা হচ্ছে এরকম এবার আগে যে ডিপিংটা করলাম তো এরকম সেই সেম এইসো দেবী এইসো এখান থেকে জাম্প জাস্ট উঠে দাঁড়ানো তাহলে কি হচ্ছে এসো দেবী এসো এ আলো কে একবার তোরে one two three four five six seven তো তারপরে স্টেপটা হচ্ছে গোপনে হাত হচ্ছে এরকম দুটো হাতি গোপনে থেকো না না করলাম আরেকবার গোপনে থেকো না হলো রাইট লেগ লেফট লেগটাকে আমরা পাশে তুললাম দুটো হাত ক্রস দেন লেফট লেগ ফেলে দিলাম belt then one two three হৃদয় জাস্ট এই হাতটা দোলাই থাকবে বোন মা তাহলে এই স্টেপটা আমার একবার দেখছি এইটা তো জাস্ট রোল আর এটা হচ্ছে আগের স্টেপটাই হৃদয় কোমল দেন রাইট লেগ আমাদের সামনেই আছে ওয়ান টু থ্রি কিছুই করছি না আমরা জাস্ট রাইট লেগটা সামনে আছে দেন ওটাকেই সামনেই রাখছি লেফট লেগটাকে সামনে দিয়ে সামনেই রাখছি কিন্তু বডিটা মুভ হবে কিভাবে হলো ঠিক আছে তাহলে কি হচ্ছে গোপনে ঘুরে গেলাম আরেকবার গোপনে তারপর ছায়া মনো এটার পরে হচ্ছে তো আমরা এইটাও করতে পারি বা মধুরও তারপর হচ্ছে মধুরও ধ্বনি হৃদয় কমল বন মা মধুর দেন এখানে আমরা এন্ড করছি এটা লাস্ট পার্টটা আরেকবার আমরা পুরোটা একসাথে করবো গোপনে দেন এক্সপ্রেশন দেন ঘোড়া তারপর গোপনে থেকো না মনো ছায়া মনো মায়া হৃদয় কোমল বড় মাছে মধুর তারপর হৃদয় কোমল বন্য এখানে আমরা এন্ড তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমি তো পুরো ভিডিওটাতে বাংলায় কথা বলে খুব খুব মজা পেয়েছি আর আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার এই ভিডিওটাতে কেমন লাগলো বিকজ তাহলে ভবিষ্যতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি আর আপনি যদি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার পাশে যে বেল বাটনটা আছে সেটাও প্রেস করবেন তাতে আপনি আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন চলুন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে till then take care stay happy and Babai